আমরা প্রথমেই লগ ইন করবো কার্ডনি ডট কমে কার্ডনি ডট কম এ প্রবেশ করার পরে আমরা ওয়েবসাইটটি দেখতে পাব ওয়েবসাইটটিতে এখানে মেনু বার আছে মেনু গিফট কার্ডের মেনু আছে তাছাড়াও আমরা নিচের দিকে স্ক্রোলিং করার পর দেখতে পাবো এখানে Spotify gift card Roblox gift card PayPal gift card এরকম দেওয়া আছে আমরা যে কার্ডটি চুজ করব সেই পিকচারের উপরে আমরা ক্লিক করব তো আমরা লার্ন মোড়ে ক্লিক করে দেখতে পারবো এই কার্ডের বিস্তারিত এর জন্য আমরা অ্যামাজনের লার্ন মোড়ে ক্লিক করলাম লার্ন মোড়ে ক্লিক করার পরে আমরা এখানে বিস্তারিত সব কিছু দেখে নিব আমরা সব কিছু পড়ার পর আমরা কিভাবে কার্ডটি ক্রিয়েট করব গিফট কার্ড কোড কীভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব কোড পাওয়ার জন্য তো আমরা এখানে কার্ডটি অর্ডার করার জন্য গিফট কার্ড কোডটি অ্যামাজনের আমরা ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব তো দেখুন এখানে এই যে ক্লিক হেয়ার বাটন এই ক্লিক হেয়ার বাটনে আমরা ক্লিক করলাম ক্লিক হেয়ার বাটনটিতে ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে গিফট কার্ড কুর্তি সার্ভার থেকে এখনই এটা কানেক্টেড হয়ে যাচ্ছে তো এখানে আছে টেন ডলার্স এবং twenty five dollars fifty dollars hundred dollars তো আমরা আমাদের চাহিদা মতো যে কার্ডটি নিব সেই কার্ডের পিকচার উপর আমরা ক্লিক করব ডিজিটাল গিফট কার্ড তো ওয়ান হান্ড্রেড ডলার উপরে ক্লিক কার্ডে ক্লিক করার পর কানেকশন জেনারেটিং কমপ্লিটেড হচ্ছে তো কোডটি জেনারেট হচ্ছে গিফট কার্ডের অ্যামাজন গিফট কার্ডের এখন আমরা একটু অপেক্ষা করব জেনারেট কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ হওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি বাস আমাদের কার্ডটি কমপ্লিট হয়েছে এখন কমপ্লিট নাও বাটনে আমরা ক্লিক করব হ্যাঁ কমপ্লিট নাও বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে নতুন একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে সেখানে আমরা দুই থেকে তিন মিনিট সময় অপেক্ষা করব আনলক হওয়ার জন্য অটোমেটিকলি অটোমেটিক্যালি সেটি আনলক হয়ে যাবে দু থেকে তিন মিনিটের মধ্যে সার্ভে করার পর কান্ট্রি সার্ভে করার পর সেটি আনলক হয়ে যাবে একটু সময় অপেক্ষা করব এখন এমন একটি ইন্টারফেস আসছে এখানে দেখতে পারছেন download and run Opera GX browser your চেনগেট কত ডলার এখানে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার ডলারটি এখান থেকে ক্যাশঅ্যাপের মাধ্যমে আপনার যেই ক্যাশঅ্যাপ অ্যাকাউন্টটি ইমেলটি এখানে দিবেন ইউজার নেমটি এবং কন্টিনিউ করবেন ইউর জেনারেটিং মানে কার্ডটি জেনারেট হচ্ছে তো এখানে ক্যাশিপটি কমপ্লিট হওয়ার পর ক্যাশেপের যেই ফর্মটি আসবে হ্যাঁ আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব ঠিকানাটি দিয়ে দিব দিয়ে ফুলফিল করে নেব জিপ কোড হ্যাঁ সব কিছু দেওয়ার পর আমরা সব কিছু কমপ্লিট দিয়ে দিব ডেট অফ বার্থ কমপ্লিট করে নেব জেন্ডার তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব এখন thank you look out for your বাস এখানে গ্রেট ওয়ার্ক এখানে কিন্তু কার্ডটি কিন্তু শেষ পর্যায়ে জেনারেট হয়ে গেছে do you like would we today yes none yes single card ইকুয়া ইয়েস এখান থেকে আমরা ধাপগুলা একের পর এক অনুসরণ করব এবং ক্রমান্বয়ে এগিয়ে যাব ঠিক আছে বাস ওয়ান ইয়েস ইয়েস ইয়েস বাস ফাইনালি এখানে terms of condition fill up করে চেকবক্স কন্টিনিউ দেখুন আমার যে কার্ডটির জন্য আমি অ্যাপ্লিকেশন করলাম কার্ডটি কানেক্টিভিটি হচ্ছে আমার অফারটি কমপ্লিট হচ্ছে এখন ভেরিফাই কমপ্লিট আমরা এখন হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট করার পর এই যে কোড নাম্বারটি আছে কোড নাম্বারটি আমরা এখানে লিখে রাখবো আমাদের কার্ডটি সাকসেসফুল জেনারেট হয়ে গেছে কমপ্লিটেড ঠিক আছে তো কোড নাম্বারটি আমরা এটি হচ্ছে আমাদের গিফট কার্ড কোড ওই কোডটি আমরা এখন অ্যামাজন সাইটে আমরা এটি কিভাবে রিডিম করব আমরা তা দেখব gift card Amazon dot com ঢোকার পর গিফট কার্ড অফারটি কীভাবে আমরা নিব ডলারটি কীভাবে নিব হ্যাঁ রিডমে গিফট কার্ড তো রিডিম কীভাবে করব সেটি আমরা দেখতেছি তো এখন তিরানব্বই ডলার আছে আমরা এখান থেকে কোডটি বসিয়ে যখন আমরা পেস্ট করে এখানে বক্সে আমরা অ্যাপ্লাই করব তখন আমার ব্যালেন্সটি দেখুন হান্ড্রেড ডলার অ্যাড হয়ে গেছে সাথে তো হান্ড্রেড ডলার প্লাস হয়ে যাওয়াতে